হ্যালো বাবাদের সবাই কেমন আছো বাসা করে ভালো তো আসলাম তো একটা নতুন ভিডিও নিয়ে অ্যান্ড এটা কিন্তু ওয়ান বিফোর ভিডিও হইতে চলেছে তো শুধু কিন্তু টেজার দিয়ে মানে এটা কিন্তু একটা সিএস ম্যাচ ভাই কোনো মানে কাস্টম দিয়ে বানানো নয় যে নর্মালি হবে তো এটা একটা সিএস ম্যাচের ক্লিপ তো চলো এখানে ওয়ান বিফোর ম্যাচ হবে তো এখানে একটা আছে দেখা যাক এটার আগে ইমোট ডিভাইস টু মারতে দেবো ও ভাই একটারে অলরেডি মেরে দিয়েছে অ্যান্ড ওয়ান ট্যাপ তো চলে একটা গ্রেনেড মেরে দে ভাই একবারে কনফার্ম করার মতন টাইম নেই কারণ এটা একটা সিএস ম্যাচ অবশ্যই সবাইকে রিভাইভ দেওয়ার চেষ্টা থাকবে তো সেজন্য আমি তো একবারে সবাইকে মারতে পারবো না মানে একটাকে মারতে গেলে এদিকে রিভাইভ দেওয়া যাবে অলরেডি আমার একটা নক হয়ে গেছে কনফার্ম হয়ে গেল তো এখন থ্রি বি থ্রি আছে তবু আমাদের এখন একটা বেসে আছে জাস্ট চলে গেছে তো এটা এটা কোথায় মারছে ভাই এটাই এই আনে না তো এই সাইড আসবে এখন দেখা যাক ও ভাই চলে আসতো অলরেডি ও তো ভাই বহুত জাহেরিলা ওয়ান টাপ থা তো চলো আমাদের আরও ম্যাচটা হয়েছে দেখো মানে একটা হয়ে গেল আমাদের একটা কনফার্ম হয়ে গেল টু বি টু ম্যাচ বর্তমান তো দেখা যাক এই ম্যাচটা কিন্তু আমরা মানে ভিক্টর নেওয়ার চেষ্টায় থাকবো তো হয় নাকি সেটা কিন্তু দেখতে থাকবো তাহলে আমাদের কিন্তু ফায়ারনেস যে কোথায় আছে আমি কনফার্মলি জানি না তাই সোজা দিয়ে মার খেয়ে বাঁচতে পারছে না তো জন্য উকম হলাম চলো আরে রে গেনেট ফাটছে ও ভাই ওয়ালটা না মারলে গেনেটটা একদম অবশ্যই ড্যামেজ খেতাম তো এটা কই গেল তো ঠিক আছে অ্যান্ড টু বেড টু তো দেখা যাক সামনে দুটো আছে তো ও এটা একটা ওয়ানটা দিয়ে দিয়েছে তো ভাই প্রথমে বসছে আমার ওইটা ওয়াল ও পুরো ম্যাচ শেষ হয়ে গেল আমাদের তো এই ছিল আমাদের আজকের video and one before batch আর এটা কিন্তু কোনো কাস্টম ম্যাচ ছিল না একটা সিএস র্যাঙ্ক ম্যাচ ছিল তো সেখান থেকে কিন্তু এই ভিডিওটা অ্যান্ড uh, আমাদের গিভে আসতে চলেছে কিন্তু কামিং সুন একটা বড় গিভে হবে ঈদ উপলক্ষে তো সবাই এখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন অবশ্যই সাবস্ক্রাইব করে দেওয়ার ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা করে লাইক করে দেবো তো সবাই ভালো থাকো টেক কেয়ার আল্লাহ হাফেজ দেখা আমাদের পরের ভিডিওতে